সাথে প্যারালাইসিসের একটা সম্পর্ক রয়েছে দেখা যায় যে দীর্ঘদিন যদি আনট্রিটেড থাকে বা সময় মতো চিকিৎসা না করলে বিভিন্ন ধরনের জটিলতা হয় এই বিষয়টি যদি আমরা একটু ধাপে ধাপে বলি ধন্যবাদ আপনাকে আসলে প্যারালাইসিস এবং বাত ব্যথা যদিও দুইটি আলাদা সমস্যা এবং ডিসঅর্ডার কিন্তু কনসিকুয়েন্স আছে যেটা আপনি বলছেন দীর্ঘমেয়াদী যখন কেউ বাত ব্যথায় আক্রান্ত থাকে আর্থ্রাইটিস রোগে আক্রান্ত থাকে বিভিন্ন স্নায়বিক সম আপনার ইম্পেয়ারমেন্ট যেটা আমরা বলি primary then disability then handicap এটা হতে পারে এবং কনসিকুয়েন্সটা হচ্ছে যে সে এক পর্যায়ে টোটালি বিছানায় পড়ে যেতে পারে বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে থাকতে পারে তো আমরা বাত ব্যথার মধ্যে অন্যতম যেমন রিমাটয়েড অ্যাথ্রাইটিস কমন আমরা প্রায় রুগী পাই অস্টিও অ্যাথ্রাইটিস তারপরে হচ্ছে বিভিন্ন অস্টোপোরোসিস স্পন্ডাইলোসিস বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা দীর্ঘমেয়াদী আমাদের যদি নার্ভাস সিস্টেম ডিজর্ডার হয় যেমন পিএলআইডি আমরা প্রায় রুগী পাই ঘাড়ে কোমরে পিঠে পিএলআইডির সমস্যায় <clears throat> যখন মানুষ ভুগতে থাকে দীর্ঘদিন তখন দেখা যায় যে আমাদের যে নার্ভগুলো তো আমাদের মাসেলকে সাপ্লাই দিয়ে থাকে এই নার্ভ সাপ্লাইয়ের কারণে যদি নার্ভে কোনো প্রকারের ইম্পেয়ারমেন্ট হয় কোনো কম্প্রেশন থাকে নার্ভ যদি ঠিকমতো কাজ না করতে পারে তখন দেখা যায় মাসেলে সেই ইম্পালসটা যায় না এবং মাসেলগুলো অকেজ হয়ে পড়ে আস্তে আস্তে গ্রেড হারাতে থাকে মাসেলের আমরা নর্মাল সুস্থ মানুষের মাসেল গ্রেড আমরা ফাইভ ধরে থাকি তখন কিন্তু সেটা থ্রি ফোর বা আরও নিচে টু ওয়ানেও নেমে যেতে মানে, পারে ইভেনকি জিরো হয়ে যেতে পারে যে স্ট্রেংথ সেই কমে যায় কমে যেতে যেতে থাকে আচ্ছা। তখন এক পর্যায়ে দেখা যায় যে যে কোনো একটা অঙ্গ আপনার ডিজেবল বা প্যারালাইসিস হয়ে যেতে পারে হতে পারে একটা হাত হতে পারে পায়ের পাতা ফুড ড্রপ হয়ে যায় অনেকের অনেকে পুরা পা হয়ে যেতে পারে আচ্ছা। অনেকের যে কোনো এক সাইডে হতে পারে এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী আপনার যখন বাত ব্যথা রোগের প্রপার ট্রিটমেন্ট না হয় রিহ্যাবিলিটেশন না হয় তখন সে কনসিকুয়েন্সটা হতে পারে কিন্তু আমরা কমন প্যারালাইসিস যে রুগীগুলো বাংলাদেশে পাই স্পেশালি সেটা হচ্ছে স্ট্রোকজনিত প্যারালাইসিস একেবারে কমন আমরা প্রায়ই এই রুগী আমাদের কাছে আসে স্পেশালি হেমিপ্লেজিয়া নিয়ে বা মনোপ্লেজিয়া যে কোনো একটা হাত বা পা প্যারালাইসিস নিয়ে আসে বা এক side either right or left যে কোনো ডান বা বাম পাশ আপনার প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত নিয়ে রুগী নিয়ে আসে তো এই স্ট্রোকেরও আবার কয়েকটা টাইপ আছে যেমন হেমোরেজিক হতে পারে বা ইস্কেমিক স্ট্রোক হতে পারে তাছাড়া বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল বা অটোইমিউন ডিসঅর্ডার থেকে আপনার কিন্তু হঠাৎ করে প্যারালাইসিস হতে পারে বিভিন্ন মেনিনজাইটিস বা স্পাইনাল কর্ড টিউমার বা ক্যান্সার বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি মেরুদণ্ড ঘাড়ের বিভিন্ন ইঞ্জুরি থেকে হাত পা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে আসতে পারে বিভিন্ন মোটর নিউরন ডিজিজ যেমন এমএনডি বা আপনার অ্যামায়োট্রপিক লেটারাল স্ক্লেরোসিস বিভিন্ন নার্ভাস সিস্টেমের ডিজিজ আছে রোগ আছে যেগুলো থেকে আস্তে আস্তে মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেত দেখা যায় যে স্পাইনাল কর্ডের যে একটা মানে থিকাল স্যাক বলে একেবারেই যেটা সামনের দিকে থাকে সেখানে চাপ দিতে থাকে এবং তখনই কিন্তু ব্যথাটা অনুভূত হয় জি সেটা থেকে প্যারালাইসিস পর্যন্ত হতে কত সময় লাগে বা লাগতে পারে ইট ডিপেন্ডস অন আপনার রোগী কি অবস্থা কত দিন ধরে আছে এবং রোগীর পেশা সব মিলিয়ে আসলে এটা এরকম না যে কারো ক্ষেত্রে অনেক সময় লেগে যায় দীর্ঘমেয়াদী কিন্তু তাৎক্ষণিক যেটা বলা হয়ে থাকে যে তাকে রেস্টে থাকতে হবে কিন্তু যারা কাজ করে বা জীবিকা তো আসলে চট করে ছেড়ে দেয়াটাও যায় না তো সেই ক্ষেত্রে তার প্রতি কি সাজেশন থাকবে বা তিনি কিভাবে এটাকে ওভারকাম করবেন আসলে প্রথমত মানুষ এই জাতীয় সমস্যা হলে ডাক্তারের কাছে আসে ব্যথা বেদনা নিয়ে ব্যথা চলাফেরা কষ্ট হয় বসতে কষ্ট হয় বা হাত পা শক্তি একটু কম লাগে মানে চলাফেরা এই সকল মানে আনপ্লেজেন্ট পারসেপশন যেটা আমরা বলি অসহনীয় অনুভূতি নিয়ে এসে আসে ডাক্তারের কাছে তো ট্রিটমেন্টগুলো আমি আমি কিন্তু আমার রুগীদেরকে একটু ভিন্নভাবে চিকিৎসা করার ট্রাই করি সেটা হচ্ছে আমি ফার্স্ট যে কোনো সমস্যা নিয়ে আমি কনফার্ম করার চেষ্টা করি যে তার আসলে ডায়াগনোসিসটা কি কেন হচ্ছে এটা অনেক সময় সিম্পল মাসেল আপনার স্পাজম থেকেও তীব্র ব্যথা নিয়ে আসতে পারে অবশ ভাব নিয়ে আসতে পারে সিম্পল মাসেল যদি কোনো কারণে স্পাজম হয়ে থাকে বা টাইট হয়ে যায় তাও কিন্তু মনে হবে যে হাটটা অবশ হয়ে গিয়েছে বা প্যারালাইসিস মনে হবে কিন্তু বাস্তবে হয়তো তার এই জাতীয় সমস্যা না তাহলে একটা অনুভূতি বা ব্যথা নিয়ে কিন্তু আপনি কনফার্ম করা যায় না যে তার আসলে ডিজিজটা কতটুকু পর্যায়ে আছে বা কি সমস্যা আছে তো আমি সেটা ট্রাই করি যে রুগীর যখন যে মানে স্পাইনাল কর্ড যদি ওরিয়েন্টেড কোনো সমস্যা হয় আমরা ট্রাই করি যে সবার আগে ডায়াগনোসিসটা কনফার্ম করে নিতে ধরেন কোনো যদি হিস্ট্রি না থাকে যে আঘাতের হিস্ট্রি পড়ে যাওয়া বা সেই ক্ষেত্রে আমরা এমআরআইতে চলে যাই আর মূল কারণটা হচ্ছে আমার এটা একটা অথেন্টিক এবং লেটেস্ট ডায়াগনোসিস করা যায় যে একেবারে কনফার্ম কনফার্ম করে ফেলা যায় একেবারে পিন পয়েন্ট কোথায় কোন লেভেলে তার প্রবলেমটা হয়েছে কোথায় তার ইনজুরিটা হয়েছে এবং সেই অনুযায়ী ট্রিটমেন্টটা করাটাও কিন্তু সহজ হয় জি এবং আপনি যেটা বলছিলেন যে মানে এটা কতদিন লাগতে পারে বা প্যারালাইসিস হতে কেমন সময় লাগে বা কিছু তো ওই এমআরআইটাতে আমরা ক্লিয়ার হয়ে যেতে পারি যে প্রাইমারিলি যে আদৌ তার বড় কোনো প্রবলেম আছে কিনা বা থাকলে তার কি সমস্যা হতে পারে ভবিষ্যতে অনেক ক্ষেত্রে ধরেন যদি ট্রমার হিস্ট্রি থাকে আঘাত পেয়েছিল পড়ে গিয়েছিল তখন হয়তো আমরা সিটি স্ক্যান বা এক্স রেতে দেখি যে কোনো হার মানে বোনস ফ্র্যাকচার আছে কিনা বা এই জাতীয় কিছু তো এই জিনিসগুলো এমআরআইতে আমরা বোঝা যায় এবং সেই অনুযায়ী যদি আমরা রুগীকে কারণটা পাওয়া যায় যে এই কারণে এটা হয়েছে আমরা সেটা কারেকশন করতে পারি তাহলে সাধারণত খারাপ কিছু হয় না আর যদি না হয় দীর্ঘমেয়াদী যদি কট কম্প্রেস থাকে তখন একটা ইয়া হয় যেটা সার্ভাইকেল হয় বা ইভেন কি লাম্বার প্রবলেম হতে পারে সেটা মাইলোপ্যাথি মানে নার্ভ যে স্পাইনাল কর্ডের মধ্যে যে নার্ভগুলো শুকিয়ে যেতে পারে বা মারা যেতে পারে তো নার্ভের কাজ কি মানুষের হাতের এবং পায়ের বা মাসেলগুলোকে সে চালু রাখা ইম্পালসের মাধ্যমে এখন নার্ভ যদি নিজেই মারা যায় তাহলে তো সে ইম্পালস ঠিকমতো দিতে পারবে না তখন হাত পা প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে তো এই এটা কিন্তু রুগী টু রুগী ভেরি করে বা কাজের উপর নির্ভর করে তার সচেতনতার উপর নির্ভর করে তার অ্যাক্টিভিটিজের উপর নির্ভর করে ট্রিটমেন্টের উপরে তার নির্ভর করে ইভেন কি ডায়াগনোসিস আপনি কত সময় পরে ডায়াগনোসিসটা হলো তার উপর নির্ভর করে ধরেন রুগী ঘাড় ব্যথা ঘাড় ব্যথা হচ্ছে ভালো হচ্ছে ব্যথার ওষুধ খাচ্ছে চলছে বা কিছুদিন ফিজিওথেরাপি নিচ্ছে ওকে এইভাবেই চলতেছে কিন্তু আনডায়াগনোসড সে জানে না ধরেন পাঁচ ছয় বছর পরে সে আর ব্যথা নেই আমাদের কাছে আসলো যে হাঁটতে পারছে না পড়ে যাচ্ছে হ্যাঁ তার ব্যালেন্সে প্রবলেম তখন আমরা হিস্ট্রি সব নিয়ে দেখি গাড়ে এমআরআই করে সার্ভাইকাল মাইলোপ্যাথি তো এটা কিন্তু এই যে আনডায়াগনোসড কেস জি তার আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আবার এই প্রসঙ্গে কথা বলবো তো এটা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জি দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন থেকে বলছি জি বলেন ভাই আমার এই যে মাথায় ব্যথা তো সমস্যা এই কারণে আমি যে টিভি তো দেখতে পাচ্ছি যে সরাসরি অংশগ্রহণ করার জন্য এই কারণে কিছু জানতে চাচ্ছি আর কি বলেন কি সমস্যা আপনার সমস্যাটা হলো আমার মাথায় ব্যথা করে প্রচন্ড পরিমাণ ঠিক আছে ব্যথাটা মনে করুন হঠাৎ করে উঠলে তখন মনে করুন যে ডান সাইডে জিনিসটা কিন্তু অবশ অবশ ভাব হয় হ্যাঁ? কোন পাশ ডান পাশ মানে কি পায়ে নাকি পিঠে হ্যাঁ হ্যাঁ ডান সাত মনে করুন যে দিক দিয়ে সমস্যা করে আপনার বয়স কত আপনি কি করেন বয়স হচ্ছে প্রায় তিরিশ বাই কি করা কৃষি কাজ করি আচ্ছা ডাক্তার দেখিয়েছেন এ পর্যন্ত না ডাক্তার দেখিয়েছি কিন্তু অনেকে তো অনেক ওষুধ দিছে কিন্তু খাইছি কিন্তু কোনো কাজে আসতেছে না আচ্ছা ধন্যবাদ আমি বুঝতে পেরেছি ওনার পিএলআইডি ক্লিয়ার হ্যাঁ যেটা হচ্ছে ওনার ডান পাশ প্রবলেম এবং উরুতে থাইয়ের মাসেলে অবশ এবং ব্যথা রেফার্ড পেইন হয় এবং কৃষিকাজ যারা করে তারা হয়তো যে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয় দীর্ঘমেয়াদী এখন হচ্ছে কি আমাদের আগের কৃষিকাজ যারা করতো মানে অনেক আগের কথা বলছি আমাদের দাদা বা বাপ চাচাদের আমলে আর এখনকার একটু ডিফারেন্ট তো ওনাদের ওই ওনারা ছোটোকাল থেকে অভ্যস্ত ছিল এবং ওনাদের কাজের ধরন প্রকারভেদ একটু ভিন্ন আর এখন একটু চেঞ্জড এখন সবাই কৃষিকাজ করলেও খুব মানে একেবারে প্রফেশনালি যে ছোটোকাল থেকে ওইভাবে করে না অনেক সময় কাজের হেল্পে কাজ করে এবং এই ক্ষেত্রে আপনার অনেক আমাদের কিছু চেঞ্জ আসছে ধরেন বিভিন্ন যন্ত্র ব্যবহার হচ্ছে আগে হয়তো সেটা হতো না অনেক চেঞ্জ আসছে তো যার কারণে অনেক সময় মেরুদণ্ডের সমস্যাগুলো আমরা প্রায় পেয়ে থাকি তো আপনাকে আমি যেটা সাজেস্ট করব আপনার এটা বসে না থেকে আপনাকে একজন বাদ ব্যথা ডাক্তার দেখে আপনি এমআরআই করে দেখবেন মেরুদণ্ডের এমআরআই করলে সহজেই ডায়াগনোসিসটা হয়ে যাবে এর মধ্যে আপনি আমার যে ইউটিউব চ্যানেল আছে ডক্টর শফিউল্লাহ প্রধান ওখানে দিয়ে গিয়ে কোমর ব্যথার বিভিন্ন ব্যায়াম দিয়েছি আপনি দেখবেন অথবা যে ফেসবুক পেজ আছে ওখানে গিয়ে আপনি ব্যায়ামগুলা করবেন এবং আমরা যে নিয়মগুলো বলছি যে আপনি কৃষি কাজ করেন কাজের ক্ষেত্রে আপনাকে নিয়ম মাফিক কাজ করতে হবে যেমন বোঝা উঠানো সামনে ঝুঁকে কাজ করার ক্ষেত্রে আমি আমার ইয়ে, আমাদের চ্যানেলগুলোতে আমরা বারবার বা এই যে টিভিতে আমরা আলোচনা করছি কাজের ধরন বসা এগুলো আপনাকে একটু আর্গোনমিক্স বলি আমরা হ্যাঁ কাজের ল বা শিক্ষা এগুলো আপনাকে জানতে হবে কিভাবে করবেন এগুলা জেনে আপনাকে হয়তো সামনে ভবিষ্যতে সাবধানে কাজ করতে হবে আপনি শিখে ব্যায়ামগুলো করে দেখেন আশা করি উপকৃত হবে না হলে হয়তো আপনাকে ডাক্তার দেখে এমআরআই করে দেখতে হবে দেন আপনাকে হয়তো ডাক্তার সাহেব পরামর্শ দিবে বা আমরা যেটা বলি রিহ্যাব বিভিন্ন থেরাপি চিকিৎসার কথা সেটা হয়তো ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে আপনাকে করতে হতে পারে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিচ্ছে হ্যালো আচ্ছা। আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম সালাম দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি পরিচয় দিয়ে কথা বলুন আমার নাম শাহ আলম ঢাকা থেকে বলছি জি বলেন শাহ আলম সাহেব শুনতে পাচ্ছি আপনার সমস্যা বলেন আমার সমস্যা হলো আমি ওই যে পড়ে গেছিলাম বুঝছেন পড়ার পরে গানে ব্যথা পাইছিলাম পরে হাত দিন দিন দিন দিন করে এই অবস্থায় মানে শুয়ে থাকলেও সারা শরীর দিন করে কতদিন ধরে এটা অনেক দিন অনেক দিন বছর পাঁচেক আপনার আপনার বয়স কি আপনি কি করেন আমি বাবুর ঠিক করতাম এখন করেন না এখন করি পাইলে করি না পাইলে যাই না হাঁটতে পাই না তো বয়স কেমন আপনার বাউন্ন বছর ডাক্তার দেখেন নেই এ পর্যন্ত দেখাইছি কিন্তু এমআরআইও করাইছি উনি বলে যে এটা ভালো হইব না মানে কি অপারেশন করতে হবে এটাও কয় না আচ্ছা হ্যাঁ, ভালো জি ধন্যবাদ আপনাকে আমি উত্তর দিচ্ছি মানে উনি ডিজার্ট আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দিব আরো একজন দর্শক অপেক্ষায় আছেন দুজনের আচ্ছা, প্রশ্নের আচ্ছা। উত্তরটি আমরা পরপর দিয়ে দিব ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আমি রিক্তা বলছি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন ও আমার হচ্ছে এরিমোজিক আর্থ্রাইটিস Mm-hmm. আমি বিশ বিশ বছর এই রোগে ভুগছি আমার হিপ জয়েন্ট মানে দুইটা হিপ জয়েন্টই নষ্ট হয়ে গেছে এখন mm-hmm. এর ট্রিটমেন্টটা কি আমি এর মাঝখানে থেরাপিও নিয়েছি অনেক ডাক্তার দেখিয়েছিও আমার মানে তাতে কোনো ইমপ্রুভ হচ্ছে না আর আমার দুই হাঁটুটাই মানে আমি নিচে বসতে পারি না বয়স্কত আপনার অনেক ব্যথা মানে ভাবে ব্যথার ওষুধ খাওয়া খাওয়ার পরেতেও আমার ব্যথাটা কমে না যে আপনার বয়স কত এখন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা জি ধন্যবাদ প্রথম যে রুগী যেটা হচ্ছে ঘাড়ে ট্রমা দেন ওনার হাতে সমস্যা <coughs> জিজি সার্ভাইকাল উনি এমআরআই করেছে ডাক্তার সাহেব বলছে কোনো চিকিৎসা নাই এটা একটা ডাক্তারের অপিনিয়ন মানে এটা এরকম না যে সব ডাক্তারের অপিনিয়ন অ্যাকচুয়ালি প্রতিটা অসুখেরই কোনো একটা যে কোনো রোগের কিন্তু চিকিৎসা আছে কোনো না কোনো ভাবে সে বেটার কিভাবে থাকবে সেটা নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা আছে হ্যাঁ এটা আসলে আমি যেটা বলবো এটা একটা ব্যক্তি ডাক্তারের কথা যে আর কোনো চিকিৎসা নেই হতে পারে সার্ভাইকাল কোনো ইনজুরি আছে বা কট কম্প্রেস বা কোনো ফ্র্যাকচার হতে পারে যেটা উনি বলছে উনি এখন কিন্তু চলাফেরা ওভাবে করতে পারে না কাজ করতে গেলে সমস্যা হয় বা হাত ঝিঝি করে আমার মনে হয় বেটার আপনি আরো আরো দুই একজন ডাক্তার আপনাকে দেখাতে হবে আপনি ছবি দেখতে হবে এমআরআই দেখতে হবে দেন আপনাকে ডিসিশন দিতে পারবো আর চিকিৎসা নাই কথাটা একেবারে আপনার সাথে আমি একমত না আপনি একটু কষ্ট করে আবার ট্রাই করেন যদি একেবারেই হয় যে ধরেন অপারেশন সম্ভব না সেক্ষেত্রে আমরা আমরা রিহাব থেরাপি করতে পারি তাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট না ভালো হলেও আপনি মোটামুটি ইম্প্রুভমেন্ট আসবে তাহলে আপনি হয়তো অন্তত বাকি জীবন একটু ভালো জীবনযাপন করতে পারবেন আর দ্বিতীয় যে রুগী রিমাটয়েড আর্থ্রাইটিস ওনার হিপজন দুইটা এখন টোটালি নষ্ট এবং ওনার আরও শরীরে প্রবলেম আছে উনি নিচে বসতে চলাফেরা কষ্ট হয় এখন করণীয় কি এটা হচ্ছে ওনার যেটা আমার কাছে মনে হলো কথা তো প্রথম কথা হচ্ছে আসলে বাংলাদেশে একটু চিকিৎসা একটু বিপ্লব হয়েছে গত কয়েক বছর ধরে যেটা আগে ছিল না স্পেশালি রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা যে কাজ করতেছি আমরা যে রুগীগুলো এখন পাচ্ছি স্পেশালি আর্থ্রাইটিস রিউমাটার আর্থ্রাইটিস বা অ্যাকিউট নতুন রুগী যাদের রোগে রোগের বয়স কয়েক বছর মাত্র তাদের আমরা অন্তত আশ্বস্ত করতে চাই ইনশাল্লাহ আপনাদের কোনো অপারেশনে যেতে হবে না যদি আপনারা প্রপার গাইডলাইনে আমাদের ট্রিটমেন্টগুলো চালিয়ে রাখেন আমরা এই জাতীয় রুগী প্রায়ই পাই ধরেন ওষুধ নির্ভর চিকিৎসা ওষুধ দিয়ে দিয়েছেন ডাক্তার সাহেব রুগী ফলো আপ করে না বা রুগী যায় না বা আর সেটা হয়ে ওঠে না সব সময় সব কিছু আপনি ওষুধের উপর নির্ভর করলে হবে না ওষুধ প্রয়োজন হতে পারে এখানে ফিফটি পার্সেন্ট ওষুধের রোল আছে কিন্তু বাকি রিমাটয়েড আর্থ্রাইটিস রুগীর জন্য রিহ্যাবিলিটেশনের কোনো বিকল্প নেই না হলে এই যে রুগীর মতো রুগী আসতেই থাকবে একের পর এক জি হিপ জয়েন্ট নষ্ট হাঁটু নষ্ট শোল্ডার নষ্ট মানে ধীরে ধীরে ধীরে ধীরে দিকে যেতে থাকবে এক্স্যাক্ট এবং তখন কোশ্চেন আসবে দেন নষ্ট হলে করবে কি করবে জি রিপ্লেসমেন্ট আমরা বলি আর্থোপ্লাস্টি মানে জোড়াগুলো পাল্টানো তো একটা মানুষে কয়টা জোড়া পাল্টানো যাবে আর এটা এক্সপেন্সিভ সবার দ্বারা আসলে করা সম্ভব না আর পাল্টিয়ে ফেললেই যে আপনি বেটার লাইফ লিড করবেন এমন কোনো কথা নেই তো আমরা প্রত্যেকটা রুগীকে আশ্বস্ত করতে চাই যে আপনারা যাদেরই এই জাতীয় রিমাটার আথরাইটিস বলেন এনকালোজিং স্পন্ডিলাইটিস বলেন বা any type of arthritis disabilities এটার কিন্তু ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন কম্বিনেশন অনেক ডাক্তার আর রিমাটোলজিস্ট বলেন মেডিসিন স্পেশালিস্ট বলেন ওনারা ওষুধ দিবেন নো প্রবলেম ওষুধের সাথে আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হবে এই জাতীয় স্পেশালিস্টের শরণাপন্ন হয় এবং এই জাতীয় হাসপাতাল যারা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করে তাহলে এই জাতীয় রিপ্লেসমেন্টে অন্তত যেতে হবে না আর একটা কথা হচ্ছে prevention is better than cure যখন আপনি রিহ্যাব আগের থেকে করবেন না তখন কিন্তু আপনাকে এই যে কোশ্চেন অ্যারাইজ করবে যে আপনার ধরেন টোটালি হিপ নষ্ট হয়ে যাবে তখন কিন্তু আলটিমেটলি আপনাকে রিপ্লেসমেন্টে যেতে হবে আর রিপ্লেসমেন্টের একটা বয়স থাকে আমরা সাধারণত ফর্টির পরে গিয়ে করতে বলি সাজেস্ট করি যে ফর্টি বা ফিফটি আফ হলে কারণ ওটারও একটা আর্টিফিশিয়াল ডিভাইস হ্যাঁ, এটার একটা মেয়াদ থাকে তারপরে এটার অনেকগুলা নির্দেশনা থাকে ধরেন হিপ জয়েন্টের ক্ষেত্রে টোটালি ফোল্ড করে সে বসতে পারবে না আফটার রিপ্লেসমেন্ট নিচে বসা নিষেধ থাকে অনেক কারণে অনেক কিছু করা যায় না যেমন এমআরআই এর মতো টেস্ট প্রয়োজন হলে করা যায় না অনেক রেস্ট্রিকশন থাকে তো বেটার আমরা যদি আর্থ্রাইটিস রোগীদেরকে আগে থেকে এক্সারসাইজ শিখিয়ে দেই রিহ্যাবিলিট করতে পারি মাঝে মাঝে থেরাপি দেই এবং পাশাপাশি ফলো আপ করে উনি টাইম টু টাইম তিন চার মাস পর পর ব্লাড টেস্ট করে এক্সারসাইজগুলো করে ঠিকমতো ঔষধ খায় কোনো রুগী আমার মনে হয় না যে তাকে রিপ্লেসমেন্টে যেতে হবে বা জোড়া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 রয়েছে যার ডিস্ক প্রোলাপস হয়েছে হার্নিয়েটেড ডিস্ক যেটা বলা হয় সেই ক্ষেত্রে একজন রোগীকে কিভাবে স্টেপ বাই স্টেপ তাকে ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হয় আপনাকে ধন্যবাদ আসলে ডিস্ক প্রলাপস হলে কমপ্লিকেশনগুলো বা উপসর্গ বা আমরা ক্লিনিক্যাল ফিচার যেটা বলি সাইন সিমটম বিভিন্ন রকম হতে পারে একটা ডিস্ক প্রলাপস রোগী হ্যাঁ, যে আপনার ধরেন আমরা যদি দশটা মানুষকে এমআরআই করি সুস্থ মানুষকে যাদের কোনো পিঠ ব্যথা কোমর ব্যথার কমপ্লেন নাই আমরা একটা না একটা রোগী ডিস্ক প্রলাপস পেতে পারি আচ্ছা। মানে তার মানে ডিস্ক প্রলাপস থাকলেই যে সে কোনো একটা কমপ্লেন নিয়ে আসবে ব্যথার এমন কোনো কথা না এমন কোনো কথা নেই তার মানে এটা সাইলেন্টলিও থাকতে পারে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন ফোনটি নিয়ে আবার ওই প্রসঙ্গে আসবো জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে দুঃখিত দর্শক সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি চেষ্টা করুন আরো একবার এখন কেউ যদি আমাদের কাছে নিয়ে আসে হ্যাঁ। কোমর ব্যথা পায়ে ব্যথা হাত ব্যথা বা এক সাইডে ব্যথা এবং ব্যথার সাথে মুভমেন্ট করলে ব্যথাটা বেড়ে যাচ্ছে চলাফেরা করতে কষ্ট হচ্ছে বা রাতে ঘুমাতে পারছে না এই হতে কাতে তার তীব্র ব্যথা হয় এবং অনেক সময় যেমন ঘাড়ে ডিস্ক প্রলাপস রোগী হাত মনে হয় যে ছিঁড়ে যাচ্ছে সে হাতটা মাথার উপর করে হাতের মানে মাথার উপরে হাতটা উঠিয়ে তারপরে আমাদের চেম্বারে আসে সেম পায়ের ক্ষেত্র রোগী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারে হাঁচি কাশি দিতে তার কষ্ট যে লাগে তখন আমরা সেটাকে বা ইনভেস্টিগেশন এবং ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে কনফার্ম করি যে এটা ডিক্স প্রলাপস কি না তো ডিক্স প্রলাপসের ব্যথার সাথে আবার হাড় ও জোড়া ক্ষয়ের ব্যথা এক হয়ে যায় অনেক সময় কিন্তু এক না টোটালি ভিন্ন আচ্ছা। মানে অনুভূতিগুলো ভিন্ন হতে পারে তো প্রাইমারি আমরা ডিস্ক প্রলাপসকে কারো অস্টিওপোরোসিস থেকে থাকে সেই ব্যথাটা কেমন হবে বা এটা থেকে এটা থেকে আসলে আর্থ্রাইটিসের বা অস্টিওপোরোসিস বা এই জাতীয় যদি হাড়ের ইটসেলফ প্রবলেম হয় তাহলে লোকাল ব্যথা হবে মানে লোকাল মানে হচ্ছে যেখানে প্রবলেম সেখানেই ব্যথা হবে আচ্ছা। এটি কমন যেমন অস্টোপোরোসিস ডেভেলপ করলে তো ধরেন শুধু যে মেরুদণ্ড হবে তা না হোল বডিতে হবে তো ওভারঅল তার বডিতে একটা পেইন থাকবে একটা ম্যালেজ থাকবে একটু পড়ে গেলে ভেঙে যেতে পারে অনেকগুলো রিক্স ফ্যাক্টর এখানে মানে সমস্যা দেখা দিতে পারে কিন্তু পিএলআইডি বা ডিক্স প্রোলাপসের ক্ষেত্রে সেটা ভিন্ন ডিক্স প্রোলাপসের ক্ষেত্রে লোকাল পেইন থাকতে পারে নাও থাকতে পারে সাথে রেফার্ড পেইন যুক্ত হতে পারে রেফার্ড পেইন মানে যেমন যদি কোমরে ফোর ফাইভে ডিক্স প্রোলাপস হয় তো ফোর ফাইভের সাপ্লাই যদি রাইট পাশে ডিক্স কম্প্রেশন হয় রুট তাহলে ডান পাশে যে পা পায়ের দিকে যে সাপ্লাই গুলাতে গিয়েছে স্পেশালি গ্রেট টু হ্যাঁ ডটসাম দিকে তার রেফার্ড একটা পেইন হবে অ্যালফা ব্যাস ওয়ান হলে ছোট আঙ্গুলগুলোর দিকে প্রবলেম দেখা দিবে অনেক সময় ফুড ড্রপ দেখা দিতে পারে অনেক সময় আপনার কোয়াড্রিসেপসে যত উপরে হবে তত উপর লেভেলে আপনার কমপ্লেনগুলো আসবে এটা আমরা সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিয়ে আসছি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন ম্যাডাম স্যারের লোকের দুই সপ্তাহ আগে কথা বলছিলাম উনি মানে সিং আমার মেরুদণ্ড ব্যথা করতে বুঝছেন জি বলেন মানে অনেক মেরুদণ্ড ব্যথাটা হালকা কম কিন্তু অনেক উপর দিকে চলে আসছে গাড়ের গর্জনায় চলে আসছে গাড়ের গর্জনায় হাত পা চলতে পারি না ব্যথার জন্য শুয়ে থাকতে পারি না আপনাকে এর আগে আমরা কি বলেছিলাম বলেছিলেন আপনার এই যে ইউটিউবে যে দিছিলেন করার জন্য কিন্তু করলে আমার মেরুদণ্ড ব্যথা করে তো আর করি নাই আচ্ছা আচ্ছা এখন এখন সমস্যা আপনার ঘাড়ের দিকেও হচ্ছে বলছেন হ্যাঁ ঘাড়ের গর্দনার দিকে যে আপনি ওর ভাই হাত খাঙ্গাইতে পারি না ব্যথার জন্য শুয়ে থাকতে পারি না হুম হুম আপনি আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন ডাক্তার দেখান ডাক্তার তো দেখাইছি স্যার এমআরআই করছি এমআরআই রোগগুলা আপনার আচ্ছা, আচ্ছা, আচ্ছা আমি বুঝতে পেরেছি ধন্যবাদ ওনাকে হয়তো আমরা লাস্ট কোন প্রোগ্রামে সাজেস্ট করেছিলাম যে করতে শরীর নিয়ে তো দুর্বল কিন্তু করতে খুব কঠিন আচ্ছা ধন্যবাদ শুনেন যে ব্যায়ামগুলা আমরা দিয়েছি অনেকগুলা ব্যায়াম সেটা ঘাড়ের ব্যায়াম আছে পিঠের ব্যায়াম কোমরের ব্যায়াম হাঁটুর ব্যায়াম বিভিন্ন রকম এই ব্যায়ামগুলা করতে গিয়ে যদি আপনার যেটা আপনার জন্য মনে হয় যে কঠিন করা কষ্ট বা করলে ব্যথা বেড়ে যায় ওই ব্যায়ামগুলো আপনি করবেন না বাকি ব্যায়ামগুলো করবেন সবগুলো ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই মানে কোমর বা ঘাড়ের সমস্যার ক্ষেত্রে যেই ব্যায়ামগুলা করলে আপনার জন্য বেটার ফিল করেন সেই ব্যায়ামগুলো করবেন বাকি ব্যায়ামগুলো আপনি ছেড়ে দিতে হবে আর আমার মনে হয় আপনাকে একটা সেন্টার বেস বা হসপিটাল বেস ট্রিটমেন্ট প্রয়োজন মানে আপনি যেহেতু এক্সারসাইজ করে উন্নতি হচ্ছে না আপনাকে কোনো বাদ ব্যথার চিকিৎসককে দেখিয়ে আপনাকে হয়তো রিহ্যাবিলিটেশন চিকিৎসা করতে হতে পারে বা আপনাকে সার্জারি লাগবে কিনা এমআরআই না দেখলে বোঝা যাবে না সেইভাবে আপনাকে হয়তো করতে হবে কারণ অনেক দিন হয়ে গিয়েছে আপনি বসে না থাকে নিকটস্থ কোনো ভালো ডাক্তারকে দেখিয়ে আপনি ট্রিটমেন্ট শুরু করেন আর ব্যায়াম আমি তো বলেই দিলাম ব্যায়াম ওইভাবেই আপনি একটু ট্রাই করেন অনেকেরই একটা ধারণা থাকে যে এত সিভিয়ার পেইন এটা কি এই সামান্য ব্যায়ামে এই একটু নড়াচড়াতে ভালো হবে কি না বা সেই জন্য হয়তো বা তারা একটু ঔষধের উপর ডিপেন্ড করতে চায় বা আরও কিছু আনুষঙ্গিক কিছু থেরাপি তারা এক্সপেক্ট করে আপনাকে ধন্যবাদ খুবই রুগীর কথা এটা আসলে রুগীদের মনের কথা যে এত ব্যথা আসলে ব্যায়াম করে ভালো হবে কি না শুধু ব্যায়াম করে আমি রুগীদের সাথে একমত কারণ ইট ডিপেন্ডস অন কারণ একটা রুগীর কি সমস্যা আসলে আমরা রুগী না দেখা পর্যন্ত কোনোভাবেই বোঝা যায় না আমরা একটা একটা অভিজ্ঞতা আমরা হয়তো বলতে পারি যে আপনার এই সমস্যা হচ্ছে এখন ধরেন সিভিয়ার ডিক্স প্রলাপস হয়ে আছে বা ডিক্স প্রোটিউডেড ডিক্স বা সিকুয়েস্ট্রাম থাকতে পারে তো সেই ক্ষেত্রে সিকুয়েস্ট্রাম তো একেবারে লাস্ট স্টেজ জি সেটাতে প্রচন্ড ব্যথা ব্যথা হবে এবং অনেক সময় অবশ হয়ে যেতে পারে পস্রা পায়খানা অনেক সময় কডাইকুনা সিন্ড্রোম দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে অবশ্যই ট্রিটমেন্ট প্রয়োজন ট্রিটমেন্ট বলতে সেক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে ওষুধের প্রয়োজন হতে পারে থেরাপির প্রয়োজন হতে পারে অনেক সময় দেখা যায় যে সার্জারিতে যে নিশ্চিন্ত থাকা যাবে তা না কেননা সার্জারির পরে স্কার টিস্যু ফর্ম করেও কিন্তু ওই স্পাইনাল কর্ডের উপরে চাপ দিতে পারে জি স্কার গুলো সেটা করতে পারে কিন্তু আমরা যে যে যে ব্যায়ামগুলোর কথা বারবার বলছি সেজন্য শুরু থেকে ব্যায়ামগুলো খুব ইম্পর্টেন্ট জি আমরা যে ব্যায়ামগুলোর কথা বলতেছি এই ব্যায়ামগুলো আসলে প্রথমত হচ্ছে যাদের মাইল্ড টু মডারেট প্রবলেম মানে একেবারে কম পরিমাণে সমস্যা তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করবে এবং যারা প্রাইমারি বিভিন্ন ব্যথাজনিত সমস্যা একটু কোমর ব্যথা ঘাড় ব্যথা সমস্যা ভুগছে বা এই জাতীয় জবে যেমন ডেস্ক জব ওয়ার্কার বা কাজের ফাঁকে ফাঁকে আমাদের বেশিরভাগ মানুষেরই এরকম বসে থাকার লম্বা সময় বসে আমরা কাজ করি কাজ করতে তাদের হচ্ছে প্রিভেন্টিভ তারা ব্যায়ামগুলো করতে পারে এক আর দ্বিতীয় হচ্ছে আমরা যে রোগীগুলো অলরেডি ট্রিটমেন্ট দিয়েছি বা সার্জারি ডান ট্রিটমেন্ট হয়েছে প্রিভেনশনের জন্য সেও ব্যায়ামগুলো করবে তার জন্য আচ্ছা। প্রযোজ্য মানে আমরা ধরেন হসপিটালাইজড করে থেরাপি দিয়েছি রুগী ভালো হয়ে গিয়েছে দেন রুগী ব্যায়াম কন্টিনিউ করবে বিকজ এটা তাহলে আর মানে আবার রিকারেন্ট এটা প্রবলেমটা আসবে না এবং সে দীর্ঘমেয়াদী ভালো থাকতে পারবে তাদের ক্ষেত্রে আর আপনি যেটা বলছেন হ্যাঁ যদি খুব বেশি খারাপ সমস্যা থাকে তাহলে অবশ্যই তাকে ওষুধের প্রয়োজন হতে পারে একিউট স্টেজে সেটা থেরাপির প্রয়োজন হতে পারে সেটা সার্জারির প্রয়োজন থেরাপিউটিক এক্সারসাইজ যেগুলো দেয়া হয় ফিজিওথেরাপি যে থেরাপিউটিক এক্সারসাইজ এই সাথে আল্ট্রাসাউন্ড কখন দরকার হয় বা ওটা কিভাবে কাজ করে ব্যথা কমানোর জন্য বা তার আলটিমেট যে প্রবলেমটা সেটা কি রিজলভ হয় আপনাকে ধন্যবাদ আসলে আল্ট্রাসাউন্ড ফিজিওথেরাপির একটা সামান্যতম ইকুইপমেন্ট মাত্র মানে ইলেকট্রোমেডিক্যাল অ্যাপারেটাস আল্ট্রাসাউন্ডের ব্যবহার অনেক প্রাচীনকাল থেকে হয়ে আসছে আমরা আল্ট্রাসাউন্ড এখন ব্যবহার খুব কমিয়ে ফেলছি বিকজ আমাদের কাছে আরও আপডেটেড আমাদের সাউন্ড থেরাপি চলে আসছে আচ্ছা। যেমন আমাদের আমরা এখন শক ওয়েভ ইউজ করি শক ওয়েভ সেটাও ওয়ান টাইপ অফ আপনার সাউন্ড থেরাপি বাট এটা মেড বাই এয়ার এয়ারকে কম্প্রেসড করে শক তৈরি আচ্ছা। করা হয় তো এটা আরও আপডেটেড ট্রিটমেন্ট সেই ক্ষেত্রে আমরা এখন এই এই জাতীয় আপডেটেড ট্রিটমেন্টে আমরা চলে যাই খুব দ্রুত যেহেতু আমাদের রেজাল্ট খুব ভালো আসে এবং সেফ এবং রুগীর টাইম কম লাগে অনেকগুলো ব্যাপার এখানে জড়িত আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা ফোনটি নিয়ে আবার ওই প্রসঙ্গে কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম সালাম আমি মোহাম্মদ শহীদুল হক কিশোরগঞ্জ জেলা কুলিয়ার স্যার জি জি বলেন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ জি আমার নাম সোলজারটা যে কোনো কিছু করতে পারতেছে না ওপরও নিতে পারতেছে না ডাইনও নিতে পারতেছে না বাও নিতে রাত্রে ঘুমাইতে পারতেছে না প্রচন্ড ব্যথা ডায়াবেটিস আছে ডায়াবেটিস মারো আপনি ওষুধ খান কোন হ্যাঁ, আচ্ছা, হাতের ব্যথা কি আঙ্গুলে আসে হাতের ডান হাতের আঙ্গুলে আসে আসে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনি আমাদের প্রোগ্রাম শুনতে থাকুন আমি উত্তর দিচ্ছি ওনার দুইটা প্রবলেম একটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার বলি আমরা যদিও এটা এখন ভ্যাক টার্ম আমরা এখানে অনেকগুলা প্রবলেম দেখা দিতে পারে শোল্ডারে যেটা আমরা আসলে অ্যাপ্রোপ্রিয়েট টার্ম হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের সাথে ওনার ঘাড়ে ডিক্স প্রলাপস থাকতে পারে যার কারণে আঙ্গুলে ব্যথা আসে যদি সিপ ক্যাপসুলাইটিস হয় সাধারণত আর্মের নিচে পেইনটা আসে না সাধারণত আমরা থ্রি স্টেজ টেস্ট করে পজিটিভ পাই কিন্তু রুগী যদি বলে আঙ্গুল পর্যন্ত মাঝে মাঝে ব্যথা আসে ঝিঝি করে যে বলছে উনি রাতের বেলা এটা হয় তাহলে ওনার ডিডিতে যেতে হবে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ওনার ঘাড়েও আমাদের চেক করতে হবে ঘাড়ে এক্স রে এমআরআই করে দেখতে হবে যে ওখানে কোনো প্রবলেম আছে কিনা বা আমরা ঘাড়ে সিসি টেস্ট করে দেখি বা সিডি মানে ডিকম্প্রেশন বা কম্প্রেশন দুইটি করে আমরা টেস্ট করে দেখলে বুঝতে পারি যে হ্যাঁ তার ঘরে প্রবলেম আছে কিনা তো এই ক্ষেত্রে ট্রিটমেন্ট কি এই ক্ষেত্রে প্রাইমারি আমরা হ্যাঁ এই যে বলছিলাম যে এক্সারসাইজ থেরাপিউটিক এক্সারসাইজ আমরা দেই রুগীদেরকে এবং আর্গোনমিক্স শিখাই আর্গোনমিক্স মানে কি পাতলা বালিশ ব্যবহার করবে উঁচু বালিশ যারা শোয় তারা বাদ দিবে মোবাইল ফোন যারা খুব সারাদিন টিপে তারা মোবাইল ফোনে ব্যবহার কমাবে সামনে ঝুঁকে কাজ যাদের আছে অনেকে সামনে ঝুঁকে কাজ করতে হয় কম্পিউটার তো সামনে ঝুঁকে হ্যাঁ সেটা একটু সাবধানে করা বা বেশি সময় না করা সেই ক্ষেত্রে কিছুক্ষণ পর পর গ্যাপ দিয়ে তাকে নেকের যে এক্সারসাইজ সেটা করতে সেগুলো আমরা শিখিয়ে দিয়ে থাকি পাশাপাশি ভারী কাজ অ্যাভয়েড করা ওজন বা মাথায় বোঝা এগুলা না নেওয়া প্রিভেনশন একদিকে আরেক দিক দিয়ে হচ্ছে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ যেমন এই ক্ষেত্রে আমরা পুলি দিয়ে দিই ওভারহেড পুলি কিনতে পাওয়া যায় আমাদের হাসপাতালগুলোতে বা বিভিন্ন যারা অর্থোসিস বা প্রস্থেসিস বিক্রি করে বা বড় ড্রাগ শপে আপনি কিনতে পাবেন পুলি ওই পুলি ওভারহেড পুলি দিয়ে এক্সারসাইজ করা হাতের শোল্ডারের ব্যায়াম এটা হচ্ছে পুলি আপনাকে মেকানিক্যালি হেল্প করে কারণ রুগী সাধারণত হাত উঠাইতে চায় না যখনই আমরা পুলিটা ইউজ করি তখন তার জন্য সহজ হয়ে যায় মানে এক্সারসাইজটা করতে wall exercise pendular exercise pendulum যেমন দোলে লাইক দ্যাট এগুলো আমরা রুগীদেরকে শিখিয়ে দিই এই এক্সারসাইজের পাশাপাশি গরম শেক দিতে পারে ব্যথানাশক মলম লাগিয়ে এক্সারসাইজগুলো যদি রেগুলার করে আমি কিন্তু আমার দর্শক আপনাকেও বলছি আমার ইউটিউব চ্যানেলে আমি এক্সারসাইজগুলো দিয়েছি ওগুলা দেখে আপনি এক্সারসাইজ করতে পারেন ঘাড়ের কিছু ব্যায়াম আছে ওগুলা করেন ব্যথায় মলম ব্যথানাশক মলম এবং হট ব্যাগ দিয়ে শেক দিতে পারেন এই ক্ষেত্রে কিছুদিন কোনো নিকটস্থ ডাক্তারের পরামর্শে ব্যথার ওষুধ খেতে পারেন যদি কম্বিনেশন করেন এমনিতেই অনেকাংশে সেরে যায় না হলে হয়তো আপনাকে অ্যাডভান্স কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়ে সেক্ষেত্রে আপনাকে হয়তো বিভিন্ন রিহ্যাব থেরাপি লাগতে পারে বা ইনজেকশন লাগতে পারে বা অন্য কোনো প্রসিডিউরে হয়তো আপনাকে যেতে হতে পারে ইউটিউব চ্যানেলে কি দিয়ে সার্চ করলে পাওয়া যাবে বা দর্শক কিভাবে উপকৃত হতে পারেন হ্যাঁ, জি এটা এটা অনেকে একটু কনফিউজ থাকে কিভাবে কি করবে তো ধরেন উনি যদি শোল্ডারের এক্সারসাইজ ফ্রোজেন শোল্ডার আমরা যেটা বলছি বা অ্যাডিসিভ ক্যাপসুলাইটিস এটার এক্সারসাইজ যদি উনি দেখতে চায় জাস্ট ওই কথাটা লাগবে যে shoulder exercise doctor MD Shafiullah Pradhan দিলে চলে আসবে আচ্ছা। মানে এটা খুব সহজ তাহলে অথবা যেমন ব্যাক পেইন এর ক্ষেত্রে ব্যাক পেন এক্সারসাইজ দিয়ে আমার নামটা দিবে ডক্টর এমডি শফিউল্লাহ প্রধান তাহলে চলে আসবে আচ্ছা।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 করে ধন্যবাদ আসলে আলট্রাসাউন্ড থেরাপি সাউন্ড থেরাপির অনেক সাউন্ডের অনেকগুলা ব্যবহার আছে বিভিন্ন ইঞ্জিনিয়াররা তাদের বিভিন্ন পারপাসে তারা সাউন্ড ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপতে ব্যবহার করা হয় বা বিভিন্ন কাজে সাউন্ড ব্যবহার করা হয় এখানে সাউন্ড একটা হচ্ছে ইনফ্রাসাউন্ড আরেকটা হচ্ছে নর্মাল যে সাউন্ড আরেকটা হচ্ছে আলট্রাসাউন্ড তা আমরা এই ফিজিওথেরাপিতে আলট্রাসাউন্ডটা ব্যবহার করা হয় এবং বিভিন্ন ডায়াগনোস্টিস কাজেও ব্যবহার করা হয় যেমন আলট্রাসোনোগ্রাফি বা বিভিন্ন কাজ আমরা অ্যাবডোমিনাল বা ইভেন কি মাস্কুল স্কেলেটাল আলট্রাসাউন্ডও এখন মানে দেখা হয় ডায়াগনোসিসের ক্ষেত্রে তো আলট্রাসাউন্ডটা হচ্ছে এখানে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড যেটা আমাদের মেশিনের মাধ্যমে মেশিনের হেড দিয়ে যে ক্রিস্টাল ভাইব্রেট করে সাউন্ডটা প্রোডাকশন হয় একটা এনার্জি কিন্তু কনভার্ট হয়ে অ্যানাদার এনার্জি যায় এনার্জি সাধারণত কখনো ডেস্ট্রয় হয় না মানে একেবারে ধ্বংসপ্রাপ্ত হয় না ধরেন এই যে আমরা লাইটের মধ্যে বসে আছি সেটা কারেন্ট থেকে লাইট লাইট থেকে আবার আমরা লাইটের এনার্জি পাচ্ছি সেটা আবার আরেকটা এনার্জিতে রূপান্তরিত হয় তদ্রুপ ওই সাউন্ড এনার্জিটা আমাদের শরীরে যখন আমরা ইনজিউর টিস্যুতে দেই বা যেখানে ব্যথা বা যেখানে কোনো ইনফ্লামেশন আছে প্রদাহ আছে সেখানে আমরা যখন দিই তখন সে ভিতরে সেলুলার লেভেলে আমাদের যে সেল থাকে সেলুলার লেভেলে সে মাইক্রো ম্যাসাজ করে সেলের পারমিয়াবিলিটি বাড়ায় সেলের যে আপনি জানেন যে অ্যাকশন পটেনশিয়াল হয় সেখানে একেবারে সোডিয়াম পটাশিয়াম পাম্প যে সেল মেমব্রেনের যে মানে একটার সাথে বাইরে ভিতরে যে চলাচল এগুলাতে সে সাহায্য করে থাকে এবং একেবারে ডিপ সেল সেলের পরে টিস্যুতে কাজ করে বিভিন্ন আপনার কানেকটিভ টিস্যু যখন অ্যাডহেশন থাকে অ্যাডহেশনগুলোকে ব্রেক করে দেয় মাইক্রো মেসেজের মাধ্যমে ওইখানে ইন্টারনালি হিট প্রোডাকশন করে সার্কুলেশন বাড়ায় এবং সার্কুলেশনের মাধ্যমে যেমন আমাদের যে মেটাবলিক বা পেইন সাবস্টেন্স থাকে সেটা কিন্তু সার্কুলেশনে ব্যাক করে চলে যায় আলট্রাসাউন্ডের মাধ্যমে টিস্যু হিল করতে সাহায্য করে ওখানে অক্সিজেনের পরিমাণ বাড়ায় এবং বিভিন্ন হিলিং যে আমাদের ব্লাডে যে সাবস্টেন্সগুলো আছে প্লাটেলেট হতে শুরু করে ডব্লিউবিসি এগুলো এসে তাকে ওই টিস্যুকে রিপেয়ার করতে সহায়তা করে এটা একটা দীর্ঘমেয়াদী মেকানিজম এবং কাজ করে থাকে আমরা সাধারণত আল্ট্রাসাউন্ড একটু ক্রনিক ডিসঅর্ডারে ব্যবহার করে থাকি ক্রনিক পেইন দীর্ঘমেয়াদী পেইন এই জাতীয় ক্ষেত্রে আমরা আল্ট্রাসাউন্ড থেরাপিটা ব্যবহার করে থাকি স্পেশালি বিভিন্ন টেন্ডিনাইটিস বার্সাইটিস প্রদাহ যেখানে আছে যেমন আথ্রাইটিস জয়েন্টে যদি কোনো প্রদাহ হয় সেখানে আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করে থাকি এবং অনেক ক্ষেত্রে সোয়েলিং থাকলে তবে মাইল্ড টু মডারেট সোয়েলিং আমরা ব্যবহার করি আল্ট্রাসাউন্ড কিন্তু সিভিয়ার সোয়েলিংয়ে কোনো কাজ করে না আচ্ছা। মানে সেই ক্ষেত্রে আমরা এনাদার অ্যানাদার মোডালিটিস ইউজ করি যেমন ইন্টারফেরেন্সিয়াল থেরাপি সেটা অ্যানাদার ইয়ে সেটা কারেন্ট থেরাপি কারেন্ট আমরা যে ফেরাড আমরা যে কারেন্ট বাংলাদেশে বা যে কোনো এসি কারেন্ট যেটা বলি আমরা ওই কারেন্টকে আমরা দুইটা হাই ফ্রিকোয়েন্সি কারেন্টকে মেশিনের মাধ্যমে চালনা করে একটা মিডিয়াম ফ্রিকোয়েন্সি কারেন্ট তৈরি করা হয় আচ্ছা। এটা বিট ফ্রিকোয়েন্সি বলা হয় ওই বিট ফ্রিকোয়েন্সি তখন ইন্টারনালি সার্কুলেশন আপনার বাড়িয়ে ভিতরে টিস্যু যে সোয়েলিং এটা কমায় মাসেলের স্ট্রেংথ বাড়ায় ইন্টার যে অ্যাক্টিন মাইসিল ফিলামেন্টের অ্যাকশান করে মানে মুভমেন্ট করায় ওইভাবে এই মেকানিজমটা কাজ করে তখন কিন্তু সোয়েলিংটা কমে আসে এবং পাশাপাশি স্ট্রেংথ বাড়ায় মাসেলের স্ট্রেংথ আচ্ছা। বাড়ায় পেইন কমায় অনেকগুলো আপনার মেকানিজম আছে ইন্টারফারেন্সিয়াল থেরাপি তো একজন দক্ষ রিহ্যাব থেরাপিস্ট বা চিকিৎসক সে সিদ্ধান্ত নেয় তার রুগীর ক্ষেত্রে তার অ্যাসেসমেন্ট অনুযায়ী তার অভিজ্ঞতা যে সে কোন জাতীয় থেরাপি কোন রোগীকে কখন দিবে এবং কত ডোজে দিবে সে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম আমি আজাদুল বলছিলাম আপা জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আমি আজাদুল আপা জি আজাদুল সাহেব শুনতে পাচ্ছি বলেন আপনার সমস্যা বলেন আমার আমার বুঝছেন প্রচন্ড ব্যথা হুম কোথায় ব্যথাটা কোথায় শরীরের কোথায় পুরো শরীর বয়স কত ওনার আপনি আমাদের সাথে কথা বলেন আপনি ফোনে কথা বলেন কোমরে হাঁটুতে হুম আপনার মায়ের এই সমস্যা এই তো পুরো শরীরটা পুরো শরীরেই ব্যথা ব্যথায় আচ্ছা, আচ্ছা। জড়ার জন্য আচ্ছা বয়স কত বয়স বলেছে 60 আচ্ছা ধন্যবাদ যে আমি বুঝতে পেরেছি মোটামুটি আপনার কথা আমরা বুঝতে পেরেছি ওনার পুরো শরীরেই ব্যথা পলিআথ্রালজিয়া এবং ওনার বয়স সিক্সটি এখন এই সিক্সটি ইয়ার্সে প্রথমত অবশ্যই ওনার একটা হরমোনাল ইমব্যালেন্স আছে এখন হ্যাঁ উনি হয়তো অবশ্যই মেনোপাজ হয়ে গিয়েছে বা অনেক সময় স্ট্রেকটমি থাকে জ্বরে ফেলে দেওয়া রুগী এইজ এইজিং ফ্যাক্টর এরপরে পেশা মহিলাদের পেশার পুরুষের পেশা একটু ভিন্ন তো ওনাদের কাজ হচ্ছে ছোট ছোট কাজ এবং যত কম্প্রেসড অবস্থায় কাজ করে ছোট কাজ নিচে বসে কাজ হ্যাঁ মানে মাইক্রো ইঞ্জুরি হয় মেজর ইঞ্জুরি কম মানে মাইক্রো মাইক্রো ইঞ্জুরি সব মিলেই ধরেন ওনার একদিকে অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে অস্টিও আর্থ্রাইটিস সাথে বিভিন্ন ইঞ্জুরি সব মিলেই এই জন্য পারা পুরো শরীরে ব্যথা হতে পারে আর অস্টিওপোরোসিস এনাদার কমপ্লিক মানে থাকার সম্ভাবনা আছে তো আপনার এই ক্ষেত্রে ওনাকে একজন রিহ্যাব স্পেশালিস্টকে দেখিয়ে আপনাকে ওনাকে থেরাপির প্রয়োজন হতে পারে পাশাপাশি ওনার vitamin vitamin D calcium mineral এগুলা টেস্ট করে সাপ্লিমেন্টগুলা খেতে হতে পারে এবং কিছু রিপ্লেসমেন্ট থেরাপি ওনাকে দিতে হবে তো এটা আসলে আপনি ফোনে আমরা দিতে পারবো না আপনি বেটার একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখাতে হবে দেখিয়ে আপনার মাকে দ্রুত চিকিৎসকের পরামর্শে চিকিৎসা গ্রহণ করতে হবে আপাতত আপনি ব্যথায় ওনাকে কুসুম গরম হট ওয়াটার ব্যাগ দিয়ে বা যে কোনোভাবে কুসুম গরম পানিতে গোসল করা গরম সেক দেওয়া ওনাকে একটু ধরে ধরে হোক হাঁটানো বা শুয়ে শুয়ে আমরা যে ব্যায়ামগুলো দিয়েছি কোমর ব্যথার হাঁটু ব্যথার ব্যায়ামগুলো ট্রাই করা এগুলো আপনি করতে পারেন ক্যালসিয়াম ট্যাবলেট কিছুদিন খেতে পারে দুয়ে দুই তিন মাস ভিটামিন ডি সপ্তাহে মানে বিভিন্ন স্ট্রেংথ আছে ডি খেতে পারে তো এগুলার পাশাপাশি বা ব্যথার মলম দিতে পারে এক্সারসাইজের পাশাপাশি কিন্তু আমার মনে হয় ওনাকে একজন স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তার দেখানো জরুরি আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এসএটিভির দর্শক এবং কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ